আসছি আমার নাম মনিরুজ্জামান আসছি গোচিত্রা বাজারে গরু কেনার জন্য একটা আচ্ছা, গরু দাম একটু বেশি ধরে কিনতে পারতেছি না গরুর সাথে দাম দেখতেছি একের পরে এক কিনতে পারতেছি না কম না দাম পর্যাপ্ত পরিমাণ বেশি গত তুলনায় প্রায় ত্রিশ পার্সেন্ট দাম বেশি গরু বেশি না বেচা কিনা এখন পর্যন্ত হচ্ছে না মানে কিনা বেচা হচ্ছে না কেমন গরু দেখছি পর্যাপ্ত পরিমাণ গরু দেখছি আমার মনে হয় যে একশো গরু কম দেখি নেই হ্যাঁ। দাম দাম হচ্ছে না কিন্তু কোনো কেনা বেচাই হচ্ছে না সবার আগামী জানো যে আগামী শুক্রবার কিনা হবে এরকমের একটা টার্গেট ওই জন্য গরু ছাড়ছে না এবং ক্রেতাও গরু কিনছে না গরু আছে হ্যাঁ গরু আছে পর্যাপ্ত আমি বিশটা গরু আনছি কুষ্টিয়া থেকে হ্যাঁ তিনটা বিক্রি করছি ক্রেতা নাই ক্রেতা নাই হাটে কোনো ক্রেতা নেই কেন কাস্টমার কম পর্যাপ্ত পরিমাণ গরু আছে হাটে হ্যাঁ। খুব ক্রেতার কম আরো দেরি আছে সেই জন্য সবাই বলছে যে সামনে হাটে সর্বোচ্চ আমার দা গরু আছে দুই লাখ বিশ আড়াই লাখ দাম থেকে সাড়ে তিন লাখ খামারি হ্যাঁ? খামারি পোষা গরু ভাই গরুর দাম যা অবস্থা দেখছি বর্তমানে গরুর দাম একটু বেশি বেশি হ্যাঁ। না ভাই গরুর দাম বেশি গত বছর কোরবানিতে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ফেলাই কেনা গেছে গরু হ্যাঁ এবছর সাতশো টাকা হচ্ছে না তো একশো থেকে দেড়শো টাকা কেজি প্রতি বেশি তো এই হিসাবে গরুর দাম বেশি না বাজারে তো কেজি হিসাবে বিক্রি করেন আপনি কেজি দাম পাইলেন না আপনি যখন একটা গরু কিনবেন তখন তো আপনার একটা আইডিয়া লাগবে যে এই গরুটা এতটুকু মাংস হইতে পারে এই গরুটার দাম এত হইতে পারে ঠিক না এখন সেই হিসাবে এখানে গরুর দাম বর্তমানে অনেক বেশি এখন পর্যন্ত ভবিষ্যৎ বলা যায় ব্যাপারই তো বলতেছে যে দাম কম ভাই আপনার মাল আপনার কাছে তো কমই মনে হইবে কারণ আপনি কিনে আনছেন না ব্যাপারীরা কিনে আনছে যেই দামে ওই দামেই তো ওনাদের বেচতে হবে কিন্তু আমরা যারা ক্রয় করবো আমাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি শুধু বেশি না অনেক বেশি দাম বৃদ্ধির দাম বৃদ্ধির কারণ হচ্ছে আমরা যেটা দেখি বর্তমান দ্রব্যমূল্যের দাম অনেক বেশি গরুর যে আহার এই জিনিসগুলোর দাম তো অনেক বেশি যেমন পুরা কই বুসি বিশ টাকার তো চল্লিশ টাকা তো এই ক্ষেত্রে এতে তো দাম বাড়তে হবে নাকি কেননা এটা তো আপনার যারা গরু চাষ করে তাদের তো লস দিলে হইবে না তাদের তো উঠতে হবে টাকাটা আমার মনে হয় খাদ্যের কারণেই দামটা বৃদ্ধি পেয়েছে উল্লাগা সালাম দশ গরু আনছি আমি একখান গরু দুধ বেচতে পারিনি যে আমি যে চাহে গরু কিনছি এইটা খদ্দের দাম বলে না কম বলে কেন কি কারণ কি কারণ খদ্দের নাই আরে সেই জন্য গেলবার ধরেন আমার লস হয়েছে অনেক টাকা লস হইলো গ্রাহক ছিল কম বেশি করে গরু বেচতে ফেলাইছি আর এখন পর্যন্ত আজগো দশ খান গরুর এক খান গরু বেচতে পারিনি তার মনটা কি ভালো থাকে আর এই যে আটে আজকে যে গরু ধান না এসেদের ডবল গরু থাকে এই আজকে গরু ফাঁকা না কি করবো বাবা গরু আমাকে ব্যাপারীতে গরু আনে না বিক্রি করতে পারে না সেজন্য আনে না কি ধরেন আমি দশ খান গরু আড়ে আইছি আমি একখান গরু বেচতে পারি না তো আমার এই দশ খান গরু আবার শুক্রবার পর্যন্ত পালতে আমার কত টাকা খরচ হইবে কিনতে গেলে আবার কেনা যায় না কিনতে গেলে কিনতে পারি না পুরো দাম বেশি বসি যা এক কেজি এক কেজি গমের বসি পঞ্চাশ টাকা এক কেজি খুদ চল্লিশ টাকা এক কেজি লবণ পঁচিশ টাকা কারণ মানে একটা গরু পালতে কয় টাকা খরচ খরচ বাড়িয়ে যাওয়ার কারণে হ্যাঁ খরচ বাড়িয়ে যাইতেছে আমরা যদি ঠিকই খদ্দের পাইতাম তাই পাঁচ হাজার জায়গায় দুই হাজার লাভ করতাম বেচে পালাইতাম আমার খরচ হইতো না এখন তো আমার খদ্দের পাই নেবি আমার পালতে ধরেন যে গৌটা বরাবর কিনছি এক লাখ টাকায় বা আশি হাজার টাকায় সেই গৌটা এখন কিন্তু এক লাখ দশ পনেরো দিয়ে খাদ্যের দাম বেশি হয়েছে জন্য কথা কইছি বলছে এখন এই জন্য তো আমরা গরু বেচতে পারি না খদ্দের নেই ধরেন এই গরুটা আমার কেনা হইলে ধরেন এক লাখ পাঁচচল্লিশ হাজার এই গরু বলতেছে ধরেন এখন এক লাখ তিরিশ এক লাখ পঁয়ত্রিশ আর বিক্রি যায় না বাজারে গরু তো আছে কম দাম ব্যাপারীরা গৃহস্থীরা ছাড়তেছে না দাম বেশি চাইতেছে অনেকে বলতেছে দাম কম বাজারে গরু আছে আছে কিন্তু ব্যাপারীরা গৃহস্থীরা দাম ছাড়তেছে এখনো কিনতে পারি নাই তিনটার দিকে আসছে এখনো কিনতে পারি না কি বলছে তারা আরো হাজার বেশি হলে মনে হয় তারা ছাড়বে হঠাৎ করে দামটা বৃদ্ধির কারণ মনে করছে খাদ্যের দাম বেশি সবকিছু দ্রব্যমূল্যের দাম বেশি এই হিসাবে তারা একটু বেশি গত বছরে ছশো টাকা ছিল সাতশো টাকা ছিল এরকম একটা আইডিয়া দেয় টাকা না তারা বেশিরভাগ সবকিছুর দাম বেশি খরচ বেশি এই তারা কথা দেখায় আদার মনিটরিং ব্যবস্থা থাকলে তো অবশ্যই গৃহস্থের জন্য ভালো হতো সবাই নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতো গরু আনছি ভ্যারাইটিস চামড়া গাই বকর বাছুর কেমন বরাবরই তো গরু আনেন নাকি আমি প্রত্যেক বছর আনি এবারে কেমন এবার ভালো না বাজার খুব খারাপ মানুষের হাতে টাকা নাই পয়সা নাই কিছু নাই গায়ে কাছে কেমন আল্লাহর পর ব্যস্ত কেমন এবার গরু আনেন বেশি দাম দিয়ে আনলেন না কম দাম দিয়ে আনলেন বেলাবার দাম দিয়ে আনছি একটু বেশি খাওয়ার লোনের দাম বেশি সব দিক দিয়ে বেশি দিনে হ্যাঁ, যা কুষ্টিয়া থেকে গরু আনছি আনার পরে গরুর দাম একটু বাজার একটু বেশি খাতা খাওয়া দাওয়ার জিনিসের দাম বেশি ভুসি যে ভুসিকের দাম নয়শো এক হাজার টাকা সেই পুষি আঠারোশো টাকা এখন ফিফটির দাম গরুর খাদ্য দাম সাতশো টাকা হইয়া এখন বারোশো টাকা গরুর দাম একটু বেশি ক্রেতা ক্রেতা কম কোনো বেচা কিনে নাই হাতে সামনে বারে না বারে হয়ে যায় সামনের কথা বলবো ভাই সামনে গাহে ঘুরতেও পারে না হইতে পারে কোরবানির সংখ্যা কম মানুষের হাতে টাকা পয়সা নাই মানুষ যে গরু কিনে দেয় মানুষের টাকা পয়সা নাই তার কারণে কি টাকা বানেরপাড়া থানা শলিয়াবাগপুর পাঁচনা শলিয়াবাগপুরের গুহাট এটা অনেক আগ থেকেই চলতেছে প্রতি সোমবার এবং শুক্রবার এই হাটটা মেলে সারা বছর চলে এবং প্রতি বছরই বাংলাদেশের সমস্ত জায়গা থেকে কোরবানির জন্য দেশীয় গরু এখানে বাজারজাত করা হয় এবং বাজারজাত করার জন্য মানুষের থাকা খাওয়া সুব্যবস্থা সবকিছুই ইয়ে, হাট কর্তৃপক্ষ করে না গরুর পরিমাণ অনেক আছে এবং আরো গরু আগামী হাটে কোরবানির জন্য অনেক গরু এখানে বাড়বে এবং দেশি গরুর বিভিন্ন জায়গা থেকে এখানে আইসে গরু বিক্রি করবে তার জন্য অনেক গরু বাড়বে এখন মোটামুটি সবচেয়ে বর্তমানে যে গরু আছে এলাকার গরু অনুযায়ী সবচেয়ে ভালো সবাই কেনার মতন পর্যাপ্ত পরিমাণ গরু এখানে আছে আমাদের এখানে আমি যে দামি গরু বিক্রি হোক না কেন আমাদের গরু প্রতি এক হাজার টাকা নেওয়া হয় আমাদের বরিশালবাসীকে আমি ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজাকে সামনে রেখে আমাদের বেশ কয়েকটি বিষয় আমাদেরকে খুব গুরুত্ব দিতে হচ্ছে তার মধ্যে একটি গরুর হাট কোরবানির এই পশুর হাটকে নিরাপদ এবং সুশৃঙ্খল করার জন্য আমরা ইতিমধ্যে বেশ কয়েক দফা আমরা আলোচনা করেছি মিটিং করেছি সকল সংস্থা এবং প্রতিনিধিদেরকে সাথে নিয়ে আমরা যেটি এবার করতে যাচ্ছি সবচেয়ে গতবার আমরা করেছি আমরা প্রথমত বাজারের বিষয়টি আমরা বিবেচনা করছি কোথায় এর অবস্থানটি কোথায় নাগরিক সুবিধাটি চিন্তা করছি পাশাপাশি যেন মানুষের কষ্ট না হয় বাজার কেন্দ্রিক এবং রাস্তা কেন্দ্রিক হাটগুলিকে এবার আমরা বাদ দিয়েছি শিশুটিটি হাট গতবার ছিল এবার আমরা কমিয়ে এনেছি পঞ্চাশটি হাটে আমরা সীমাবদ্ধ রেখেছি যদি দু একটি আরও বাড়াতে হয় আমরা হয়তো প্রয়োজন অনুসারে বাড়াবো পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল পর্যায়ের জনপ্রতিনিধি রাজনীতিবিদ সবাইকে আমরা সম্পৃক্ত করেছি আমরা আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমরা সম্পৃক্ত করেছি তাদের মাধ্যমে আমরা প্রচার করছি নিরাপত্তার বিষয়টি সুশৃঙ্খলভাবে যেমন কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না হয় এবং কোনো রকমের অজ্ঞান পার্টি যেন আমাদের এই গরিব যারা পশু নিয়ে আসে ব্যাপারী যারা আসে তাদেরকে যেন অসহায়ভাবে তাদের টাকা চিন্তায় করতে না পারে বা এটি এটি কোনোভাবেই যেন ব্যাহত না হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে জাল টাকার জন্য আমরা প্রত্যেকটি বাজারে মেশিন রাখার জন্য বলেছি যেন জাল টাকা শনাক্ত করা যায় আমরা বাজার কমিটিকে ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছে আমাদের সকলে ইউনো এসেছিলেন ম্যাজিস্ট্রেট এবং আমরা পুলিশ বাহিনীকে বলেছি যে জাল টাকার মেশিন অবশ্যই ম্যান্ডেটরি থাকতে হবে তৃতীয়ত হচ্ছে হলো আমরা সুব্যবস্থা করা যেমন আপনার পয় নিষ্কাশন ব্যবস্থা বাজারে ভলান্টিয়ার করে কিভাবে নাগরিক সুবিধাটা বৃদ্ধি করা যায় একজন মানুষ মানুষ আসলে যেন হ্যাসেল ফ্রিভাবে পশু যেন ক্রয় করতে পারে এবং রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলা যেন না হয় আমরা ট্রাফিক পুলিশ সহ আমার মোবাইল কোড থাকবে আশা করছি কেউ যদি অন্যায় করে সেক্ষেত্রে আমরা শাস্তির ব্যবস্থা রেখেছি আর যারা বাজারে ক্রয় করতে যায় তাদের জন্য আমরা সুব্যবস্থা এবং যত প্রকারের সহযোগিতা থাকবে আমাদের পক্ষ থেকে সেটি সুবিন্যস্তভাবে ব্যবস্থা করা রয়েছে কোনো খাজনা নির্ধারণ করা আছে কিনা যে আপনারা এই অতিরিক্ত নিতে পারবেন না বা আপনারা নির্ধারণ করে দিয়েছেন কিনা এরকম কোনো এবার আপনারা একটা সুন্দর একটা জিনিস দেখবেন যে চার্ট করা থাকবে আমরা তাদেরকে বলেছি যদি কোথাও চার্ট দেখতে না পান যে আসলে কত টাকাতে কত গরু কত পার্সেন্টেজ হবে সেটি কিন্তু বলা থাকবে এবং সেটি উল্লেখযোগ্যভাবে বিভিন্ন জায়গায় এটি প্রদর্শন করতে হবে এবং বিধিবদ্ধভাবে এটি কিন্তু করতে হবে যদি না করে থাকে আমাদেরকে জানাবেন আমরা সেটি অবশ্যই তাদেরকে বাধ্য করবো এটি করতে আর হ্যাসেল ফ্রি করার জন্য কিন্তু তাদেরকে আমরা অনুরোধ করেছি যে কোনো মানুষকে বাড়তিভাবে টাকা নেওয়া যাবে না আর যেসব ব্যাপারীরা বাজারে আসবে তাদের নিরাপত্তা তাদেরও ব্যবস্থা করতে হবে বাজার কর্তৃপক্ষের যেন তার টাকা নিয়ে সে নিরাপদে বাড়িতে যেতে পারে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেট তো হেল্প করবেই পাশাপাশি বাজার কমিটিরও দায়িত্ব রয়েছে তাদেরকে সহযোগিতা করা পাশে